বিক্রি করে সুখ দিতাম কিনে সুখের দিনে না চাইতি তুই চাইতি দুঃখের দিনে কলিজাটা মোর বিক্রি করে সুখ দিতাম কিনে হায় রে পাশানা